নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি পরমেশ্বরের কৃপায় সকলে কুশলে আছেন ধারাবাহিক পর্বের নতুন ভিডিও নিয়ে আজকে আবারও চলে আসলাম সেটি হচ্ছে গো হত্যা মহাপাপ মানে কি নদী হত্যা মহাপাপ এই বিষয়ে পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক একটি ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে যেসব বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে অন্যান্য পর্বের মতো আজকের পর্বেও তা তুলে ধরার চেষ্টা করব ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই পঞ্চম পর্বে থাকছে গো হত্যা মহাপাপ মানে কি নদী হত্যা মহাপাপ এই বিষয়ে তাই ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকুন এবং অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওর ঠিক ডান দিকে সাবস্ক্রাইবারের পাশেই দেখবেন নোটিফিকেশনের একটি বেল আইকন আছে এই বেল আইকনে চেপে আমার সাথে যুক্ত থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায় তাহলে আর দেরি নয় শুরু করি আজকের ভিডিওটি মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার তো প্রিয় দর্শকবৃন্দ সিন্ধু সভ্যতা নিয়ে পিনাকিবাবু একটি চমৎকার মন্তব্য করেছেন মন্তব্যটি সত্যিই চমৎকার শুনুন ওনার নিজ মুখে আসুন আমরা সিন্ধু সভ্যতা নিয়ে একটু আলাপ করি সিন্ধু সভ্যতা ছিল বিশ্ব সভ্যতার সতিকাগার এ পর্যন্ত সিন্ধু সভ্যতার চাইতে পুরনো আর উন্নত সভ্যতা পৃথিবীতে আবিষ্কার হয়নি সিন্ধু সভ্যতা ছিল সেই সময়ের বিচারে গণতান্ত্রিক নগরভিত্তিক ফেডারেল সমাজ সেই সাথে সাম্য ছিল সমাজে এবং অবিশ্বাস্য সমৃদ্ধি ছিল প্রযুক্তি আর বিজ্ঞানে ছিল তাদের তুঙ্গস্পর্শী দক্ষতা ভারতের মূল সাতটি নদীকে ঘিরে অসংখ্য বাঁধ আর ব্যারেজ দিয়ে জল প্রবাহকে নিয়ন্ত্রণ করে উষর ভূমিতে ফসল আর সম্পদের বন্যা বইয়ে দিয়েছিল তারা প্রিয় দর্শকবৃন্দ আপনারা এতক্ষণ শুনলেন ওনার সুন্দর একটি মন্তব্য সত্যি চমৎকার ছিল ওনার মন্তব্যটি কিন্তু উক্ত বক্তব্যে একই বললেন অত্যাচারী শাসকেরা নদী তথা সপ্তসিন্ধু বা নদকে ব্যারেজ দিয়ে আটকিয়ে রাখার জন্য নাকি ভারতের বিভিন্ন স্থানে খরা বা পানি শূন্যতা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল আর সেই জন্যই নাকি দুর্যোগের সময়ে বৈদিক ঋষিরা সিন্ধু সভ্যতার শাসকের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহের নেতৃত্ব দেয় আর এই বিদ্রোহের লক্ষ্য নাকি ছিল বাঁধ আর ব্যারেজ ধ্বংস করে দেওয়া বিদ্রোহের সেনাপতি নাকি ছিল ইন্দ্র আর তাই ঋগ্বেদের কবিতার ছত্রে ছত্রে নাকি লুকিয়ে আছে সেই বাঁধ আর ব্যারেজ ধ্বংসের কাহিনী ঋগ্বেদ নাকি বিদ্রোহের ভাষাকে ধারণ করেছে যে কেউ নাকি মন দিয়ে ঋগ্বেদ পাঠ করলে অবলীলাই নাকি উদ্ধার করতে পারবেন যে সেই বিদ্রোহের পানি বা জল মুক্ত করার ঘটনা ঋগ্বেদে নাকি জল প্রবাহ বন্ধ করা আর নদী শুকিয়ে মারা মহাপাপ জল প্রবাহ মুক্ত করা নাকি উপাসনার তুল্য দেবতার কাজ ঋগ্বেদে ইন্দ্র যত যুদ্ধ করেছে সবগুলোই নাকি জলপ্রবাহ মুক্ত করার যুদ্ধ রবীন্দ্রনাথের এই যে বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও যে গান তা আসলেই নাকি ঋগ্বেদের ওই গান বিদ্রোহের ওই গান রবীন্দ্রনাথ আসলে মূলত ঋগ্বেদ হ্যাঁ আমরা গানগুলো শুনি মূলত সেগুলো নাকি ঋগ্বেদের তিনি একটি বিস্ময়কর আবিষ্কার করেছেন আর সেটি হলো গো এই শব্দের নাকি সংস্কৃততে দুটো অর্থ তো যাই হোক প্রিয় দর্শকবৃন্দ একটা অর্থ নাকি গরু আর একটা অর্থ নাকি সংস্কৃতে জল হুম জলও না সংস্কৃতে পানি সংস্কৃতে যে পানি তা কোথায় পেলেন তার রেফারেন্স অবশ্য তিনি দেননি আমরা সাধারণ মানুষেরা গো শব্দের অন্তত গাভীভূমি জ্যোতি এই তিনটি অর্থ এমনিতেই বলতে পারবো কিন্তু তিনি বললেন দুইটি অর্থ আর আমি এর আগের পর্বে সংস্কৃত ও বৈদিক অভিধান অমরকোষ ও নির্ঘণ্টুর ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত থেকে গো শব্দের সমার্থক নয়টি অর্থ দেখিয়েছি কোথাও পানি বা জল পাইনি ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিলাম যাতে আপনারা সহজেই সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তিনি আরও বলেছেন ইন্দ্র অনেক জায়গায় আটকে রাখা গোধন নাকি মুক্ত করেছেন তাই এটার মানে নাকি হতেই পারে যে গো হত্যা মহাপাপ মানে নদী হত্যা মহাপাপ পানি কিন্তু সংস্কৃত জল না ইন্দ্র অনেক জায়গায় আটকে রাখা গোধন মুক্ত করছেন গোহত্যা মহাপাপ এই বাক্যের আর একটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ গোহত্যা মহাপাপ এই বাক্যের আর একটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ গোহত্যা মহাপাপ এই বাক্যের আর একটা অর্থ হতেই পারে নদী হত্যা মহাপাপ যেহেতু নদীমাতৃক দেশে নদীকে মাতৃজ্ঞানে ভক্তি করা হয় নদীকে মা বলে সম্বোধন করা হয় আবার গোমাতা শব্দের উৎপত্তি নদীকে মা বলে ডাকার সংস্কৃতি থেকেই উদ্ভব হয়েছে বলেই যদি আমরা ধারণা করি তিনি বলেছেন খুব নাকি অসঙ্গত হবে না ঋগ্বেদের প্রাসঙ্গিক মন্ত্র বলে তিনি এটি উল্লেখ করেন শুনুন তার নিজ মুখে আজও নদী মাতৃক দেশ হয় আমরা নদীকে মাতৃজ্ঞানে ভক্তি করি আমরা তো বলি যে নদী আমাদের মা গোমাতা শব্দের উৎপত্তি নদীকে মা বলে ডাকার সংস্কৃতি থেকে উদ্ভব হয়েছে বলে যদি আমরা ধারণা করি খুব কি অসঙ্গত হবে ঋগ্বেদের একটা প্রাসঙ্গিক শ্লোক দেখুন আমি বাংলা করে বলছি হে অঙ্গিরা বংশীয় বৃহস্পতি পর্বত গোসমূহ আবরণ করেছিল তোমার সম্পদের জন্যে যখন তা উদ্ঘাটিত হলো এবং তুমি গোসমূহকে বার করে দিলে তখন ইন্দ্রকে সহায় পেয়ে তুমি বৃত্ত কর্তৃক আক্রান্ত জলের অধরাভূত জলরাশিকে অধমুখ করেছিলে দর্শকবৃন্দ মন্ত্রটি শুনলেন এবার এর ব্যাখ্যাও তিনি দিয়েছেন তিনি বলেছেন এখানে নাকি পর্বত মানে হচ্ছে বাঁধ বা ব্যারেজের রূপক আর গো নাকি জল বা পানির রূপক ইন্দ্র নাকি সেই বৈদিক ঋষিদের বিদ্রোহের সেনাপতি আর বৃত্র হচ্ছে নাকি বৃহৎ বাঁধের নাম প্রিয় দর্শকবৃন্দ আপনারা চিন্তা করুন একটি মন্ত্রে যদি পর্বতও বাঁধ হয় আবার বৃত্রও বাঁধ হয় আমার আর বলার কিছুই নেই এবার আসল ব্যাখ্যা শুনুন এটাকে যখন নাকি ধ্বংস করা হয় বলা হয় যে বৃত্ত নাকি পানির নিচে বা জলের নিচে লুকিয়ে যায় ইন্দ্র তাকে নাকি বের করে আনেন এবং তার চর্ম উৎপাটন করেন এখানে চর্ম উৎপাটন মানে নাকি সেই বাঁধ অর্থাৎ কাঠের তৈরি যেটাকে নাকি আলকাত্রা লাগানো ছিল সেই আলকাত্রার আবরণই নাকি সেই চামড়া আর ইন্দ্র নাকি সেই আলকাত্রা বা চামড়া তুলে ফেলেন এখানে পর্বত বাঁধ বা ব্যারেজের রূপক গো জলের বা পানির ইন্দ্র সেই বৈদিক ঋষিদের বিদ্রোহের সেনাপতি আর বিদ্রোহ হচ্ছে একটা বাঁধ বৃহৎ ব্যারেজের নাম এবং বৃত্ত এটা এটাকে যখন ধ্বংস করা হয় বলা হয় যে বৃত্ত পানির নিচে জলের নিচে লুকিয়ে যায় ইন্দ্র তাকে বের করে আনে এবং তার চর্ম উৎপাটন করে চর্ম উৎপাটন মানে হচ্ছে যে এই বাঁধটা ছিল কাঠের এবং এই বাঁধের উপরে আলকাতরা লাগানো ছিল সেই আলকাতরাকে তুলে ফেলা হয় যেন আলকাতরা যেন কাঠকে নষ্ট না করে এরকম অসংখ্য শ্লোক আছে যেখানে ইন্দ্র হয় গোধন মুক্ত করছেন অথবা জলরাশি মুক্ত করছে প্রিয় দর্শকবৃন্দ আপনারা চিন্তা করুন দেবরাজ ইন্দ্রের খেয়ে দেয়ে আর কাজ নেই তিনি আলকাত্রা তুলবেন আলকাত্রা নাকি ব্যবহার করা হতো কাঠকে নষ্ট করা থেকে মুক্ত করার জন্য এরকম নাকি অসংখ্য শ্লোকও আছে বলে তিনি দাবি করেন যেখানে নাকি ইন্দ্র হয় গোধন মুক্ত করছেন অথবা জলরাশিকে মুক্ত করছেন এই অঞ্চলের ভূরাজনীতিতে নাকি পানি একটা মূল বিষয় ছিল যদি ধরেও নিই যে পানি মূল বিষয় ছিল তবে কি এটা প্রমাণ হয় যে বেদের করা উক্ত গো শব্দের অর্থ পানি বা জল বা অন্য কিছু সেই প্রাগৈতিহাসিক যুগেও আর আজকে তো অবশ্যই প্রিয় দর্শকবৃন্দ আপনারা চিন্তা করতে পারেন আমরা সবাই জানি বেদের বাক্যকে মন্ত্র বলে কিন্তু পিনাকি ভট্টাচার্যবাবু এখানে মন্ত্রকে শ্লোক বলেও সম্বোধন করেছেন এরকম অসংখ্য শ্লোক আছে এরকম অসংখ্য শ্লোক আছে এরকম অসংখ্য শ্লোক আছে এতক্ষণ ওনার বক্তব্য শুনে বুদ্ধির ওই ভ্রান্তি বুঝতে পারলাম তা নয় সাথে জ্ঞানেরও যে ভ্রান্তি তাও ধরা পড়ল এবার পিনাকি ভট্টাচার্য বাবুর অবাক করা বক্তব্যটি শুনুন যে বক্তব্য শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন তিনি বলেছেন মহারাষ্ট্রে না হয় গোহত্যা বন্ধ করলেন কিন্তু বাংলার গোধন তিস্তা আর পদ্মাকে যে খুন করে ফেললেন সেটা থেকে কোন ইন্দ্র আমাদের মুক্তি দেবেন <laughs> প্রিয় দর্শকবৃন্দ তিনি কিন্তু এবার অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন তার উক্ত বক্তব্যে দেশাত্মবোধ বা বাংলা প্রেম সুস্পষ্ট বক্তব্যটি সেই দিক দিয়ে চিন্তা করলে সত্যিই প্রশংসনীয় কিন্তু পরম পবিত্র বেদের শব্দের অর্থ বিকৃতি করে এরূপ কেন বেদের গো শব্দটির অর্থ বিকৃত করে পানি এই অর্থ ধরে গো হত্যা মানে যদি পানি হত্যা বা নদী হত্যা মহাপাপ হয় যদিও সংস্কৃত অভিধান অমরকোষ বা এবং বৈদিক অভিধান নির্ঘণ্টুর কোথাও ব্যাখ্যাগ্রন্থ নিরুক্তেরও কোথাও গো শব্দের অর্থ পানি বা নদী কোনোটাই নেই তবুও যদি কথার খাতিরে ধরেও নিই তবে আমার এই ব্যাখ্যার কি জবাব দেবেন পিনাকিবাবু ব্যাখ্যাটি হচ্ছে এই যে বেদে উল্লিখিত গো শব্দের একটি অর্থ হচ্ছে ভূমি যা আমি অমরকোষ ও নির্ঘণ্ট থেকে দেখিয়েছি আমার গত পর্বের ভিডিওতে দেখে নিতে পারেন তো সেই গো শব্দের অর্থ যদি ভূমি বা জায়গা আর বেদে যেহেতু গো হত্যা মহাপাপ তার মানে আমরা বলতেই পারি ভূমিকে হত্যা করা বা চিরতরে ভাগ করাও মহাপাপ তাহলে উনিশশো সালে যে খণ্ড ভারত মাতাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করা হলো খণ্ডন করা হলো অর্থাৎ হত্যা করা হলো তা কি আরও মহাপাপ নয় কেননা এর ফলে বিসর্জন হয়েছে বহু মা বোনের সম্ভ্রম চোখের জল কোটি মানুষের প্রাণ বিসর্জন হয়েছে চোদ্দ পুরুষের ভিটেমাটি সহ নানা পৌরাণিক স্থানসমূহ এখানে পিনাকি ভট্টাচার্য বাবু এই গোহত্যা বা ভূমি হত্যা বা দেশভাগ উনিশশো সালের এই বিষয়ে কি জবাব দিবেন এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাড়ি ফিরলে বিশ সেকেন্ডের মতো হাত সাবান দিয়ে মন্থন করে তারপরে ধুয়ে ফেলবেন পরিশেষে সকলের প্রতি শান্তি বর্ষণ প্রার্থনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ওং শান্তি ওম শান্তি ওম শান্তি ধন্যবাদ সবাইকে নমস্কার